আচ্ছা ভাইয়া এই ঘুড়িটার নাম কি এই ঘুড়িটার নাম হচ্ছে ঢাপুর ঘুড়ি আচ্ছা এটা আপনি নিজেই বানাচ্ছেন না হ্যাঁ নিজে বানাচ্ছি তো এটার জন্য যা যা করণীয় আমরা হ্যাঁ সেটাই শুনতে চাচ্ছিলাম একটু বললে ভালো হতো আচ্ছা, প্রথমে ঝাড় থেকে একটা সুন্দর দেখে বাঁশ নেব আচ্ছা আচ্ছা আচ্ছা যাওয়া বাঁশটা যে বেতিটা চাষতে যাতে বাঘ হয় আচ্ছা মানে অল্প একটু বাঁশ হলেই তো হবে না হ্যাঁ অল্প একটু বাঁশ হলেই হবে মানে, যেরকম মেইন বা বাতাটা তৈরি করব হচ্ছে খাড়া বাতা আচ্ছা আচ্ছা খাড়া বাতাটা একটু মোটা প্রয়োজন আচ্ছা এটা দেখা যাচ্ছে একটু মোটা হ্যাঁ, হ্যাঁ। এই বাতাটা ওটাতে প্রেসার প্রেসার পরে বেশি আছে আচ্ছা। বেশি কামান হয় সেই ক্ষেত্রে একটু মোটা আচ্ছা আচ্ছা আর দুটা বাতা দুই পাশের দুটা বাতা অর্থাৎ বডির যে দুটা বাতা গোল করছেন যে দুটা হ্যাঁ হ্যাঁ এই গোল করে এই দুই পাশটা একটু বেশি চাষে চাষার পর আচ্ছা বাদ করে বাঁধার হ্যাঁ, জন্য আর কি বাঁধা হয় আচ্ছা আচ্ছা আর এটার কি কোনো মাপঝাপ আছে হ্যাঁ অবশ্যই মাপ আছে এটার মাপ আছে অর্থাৎ বডি বডি সমান হতে হবে ও আচ্ছা আচ্ছা মানে দুইটা সলাই সমান হতে হবে এবং এই পাশটা এই পাশটা দুইটা সমান হতে হবে আচ্ছা এটার মিডিলে যে ইয়ে, দূরত্বটা রাখছেন এটার কোনো মাপ আছে নাকি হ্যাঁ মিডিলের মাপ আছে আচ্ছা আচ্ছা এই কাছ থেকে এই কাছ থেকে ও কাছে মাপ দিয়ে অর্ধেক করতে হয় এটার অর্ধেক করে যতটুকু হয় আর কি দুপাশটা সমান রাখতে হয় এবং উপরেরটাও সমান রাখতে হয় নিচেরটাও সমান রাখতে হয় আচ্ছা আচ্ছা মানে দূরত্ব ডিসটেন্স আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ও ওকে তারপর হচ্ছে আমরা এটা ঘড়িটা হচ্ছে ওই এটা এই সুতা দি বাঁধেছেন নাকি হ্যাঁ, মাছ সুতা দি বাঁধা গুটির সুতা না আচ্ছা আচ্ছা সুতা আচ্ছা। দি না বাঁধলে তো এটা আচ্ছা এই সুতাগুলো ঘন ঘন দিচ্ছেন যাতে কাগজটা ভালো সেট হয় তাই না হ্যাঁ, বাতাসে বাতাসে ভিতর দিয়ে বের হয় না আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপর আমরা এরপরে যেটা করব আমরা কাগজটা নিয়ে নিয়েছি আমরা কাগজটা আচ্ছা রঙিল পেপার হ্যাঁ, তাই তো পলি পেপারের মতো না পেপারের পেপারটা আচ্ছা, আচ্ছা। দোকান থেকে কিনে আনা হয়েছে ওই মাপে ওই ওই স্টাইলে হ্যাঁ, কাটা না স্টাইলে কাটা এবং এটা মাপ দিয়ে কাটা হয়েছে আচ্ছা আচ্ছা আমাদের একটু সাইডে জায়গা বেশি রাখছেন না হ্যাঁ সাইডে একটু জায়গা বেশি রাখছি যেন ঘুড়িটা সেলাই করা যায় আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ। ওইটা ফোল্ডিং করে সেলাই করে দেবেন তাই তো ফোল্ডিং করে এভাবে ফোল্ডিং করে আমরা সেলাই করি আচ্ছা আচ্ছা সুতা সুই সুতা দিয়ে সেলাই করব আচ্ছা সেলাই করাটা আমাদের যদি একটু দেখাতেন হ্যাঁ, আচ্ছা আচ্ছা